আবার তোমার একটা কোশ্চেন করি পার তুমি সারাক্ষণ এই চশমা করে থাকবে জাগো তোর মতো জাউরা মার্কা পোলাবেন থাকে এরকম চশমা পরে থাকার লাগে সবকিছু নজর আর লাগে ও এর লেগেই তো কই দাদাই তোর লোকের সারাক্ষণ চশমা করে থাকে জয় এদিকে পরীক্ষা দিবি আজকা হ্যাঁ দিছি কেমন হয়েছে সব ঠিকঠাক মতো দিছস একটা গেছে ভুল হয়েছে ব্যাপার না বাকিটি বাকিটি তো দেই জয় জয় জয় এ জয় আইছি তো আমি দেখছি তো সিরিয়াসকে ক আজকে রাত রেজাল্ট ছিল হ্যাঁ আমি থার্ড হইছি সাবাস কি লাগবো তোর ক ক কি লাগবো আচ্ছা কয়জনের মধ্যে থার্ড হইছিস বাবা আমরা তিনজনের মধ্যে তুই বেশি বাইরে গেছিস না আজকে তো তোর ফেসবুক টেসবুক সব বন্ধ হ্যাঁ বা ঠিকই কইছো বন্ধই করে দাও এমনি আমি ফেসবুক অনেক আকাম করছি কি আকাম করছি ওটা তো শুনবা কি আকাম করছস আমি ফেসবুকে মায়া ফেক আইডিও চালাই তো সারা সারা সেটা আমার এখন তুমি যে গত এক মাস যাবৎ অ্যাঞ্জেল মিথিলার বিষয়ে কুত্তার মতো পড়ে আছো ওটা কিন্তু আমি ফেসবুক চালাবি এটা কিছু হইলো আর থার্ড সস পরের বার সেকেন্ড হবে নাইলে হবি না এটা কি তোর আমার ফেসবুক অ্যাকাউন্ট নাই তো তোর আমার কিছু কইস না হ্যাঁ বদমাস খাবি নি চল যাই মজা খাওয়াই হ্যালো হ্যালো কথা শোনা যায় আব্বা একটা কথা ছিল একটু পরে কাকা একটা কথা শোনার পরে আমার তো ভালো লাগতেছে না কি শুনছো তুমি নাকি ঘুষ খাও তুই দেখছো আমার ঘুষ খাইতে না আমি লোকের কাছে শুনছি শোনা কথা কান দিতে হয় না আচ্ছা তোর নামে তোমার বিচার আছে এটা তো আমি সমাধান করবো তুই নাকি পাশের বাড়ির সোনিয়ার লাগে নষ্টি পুষ্টি করছস তুমি দেখছো দেই নাই চো কানে তো সব খবর আহে আমার নাকি শোনা কথা কান দিতে হয় আমি যত বছর বাচ্চা আছি জীবন তোর দেখলাম না পাশ করতে সারা জীবন ফেলই করে গেল কিন্তু এইবার যদি তুই ফেল করস আমার আর কি বাবা বলে ডাকবি না আচ্ছা, আচ্ছা। ওই ঠিক আছে তাড়াতাড়ি এদিকে তোর আজকে রেজাল্ট হয়েছে রেজাল্টের কি অবস্থা বেশি একটা ভালো হয় নাই আঙ্কেল